সেটি হচ্ছে হুজুর ফর্সা হওয়ার ক্রিম মাখা যাবে কিনা এই প্রশ্ন আছে না নাই আচ্ছা এই বলেন না আছে না নাই অনেকেই প্রশ্ন করে বিশেষ করে মেয়েরা এই প্রশ্ন বেশি করে যে হুজুর ফর্সা হওয়ার ক্রিম মাখা কি জায়েজ নাকি না জায়েজ এটি একটি প্রশ্ন মনে রাখবেন যাকে আল্লাহ তালা যেই স্ট্রাকচারে ক্রিয়েট করেছেন যাকে আল্লাহ যেই রূপ দিয়েছেন এটা হচ্ছে সবচেয়ে সুন্দর এবং উত্তম রূপ বাংলা পড়লে না لقد خلقنا الإنسان في أحسن تقويم We have created the mankind in the best level of stature আল্লাহ তালা বলেছেন আমি মানুষকে সবচাইতে উত্তম রূপে সৃষ্টি করেছি সুবহানাল্লাহ পড়ে হ্যাঁ আল্লাহ তালা আমাদেরকে সুন্দর রূপে সৃষ্টি করেছেন শুধুমাত্র সুন্দর বানান নাই ওয়ালাকদ কাররমনা বানি আদম I have dignified the status of sons of Adam আমি আদম সন্তানের সম্মান এবং মর্যাদাকে গোটা বিশ্বে সবার উপরে উঠাই দিয়েছি সুবহানাল্লাহ পড়ে হায়ার লেভেলের স্ট্যাটাস আল্লাহ আমাদেরকে দিয়েছেন এখন কথা হচ্ছে হুজুর অনেকেই অনেক মেয়েরা দেখবেন শ্যাম বর্ণের হয় কি বর্ণের হয় শ্যাম বর্ণের হয় আবার অনেকে কালো হয় ফলে দেখা যায় বেশিরভাগ সময়ে মেয়েরা নিজের স্ক্রিনকে ফর্সা করবার জন্য ক্রিম মাখে এরকম মেয়ে আসনা নাই আচ্ছা এটা কি জায়জ নাকি প্রশ্নের উত্তরটা ভালো করে লেভেলটা বুঝতে হবে মনে রাখবেন নিজের যত্ন নেওয়া এটা হচ্ছে নবীজির সুন্না এটা নবীজির কি সুন্না নিজের যত্ন আপনি নিতে পারবেন চুল আছে আপনার রসুল বলেছেন যার চুল আছে সে যত্ন নিবে এটা হচ্ছে আমি নবীজির সুন্না সুবাহ পড়া নিজের টেক কেয়ার করা একটু ক্রিম মাখা সুন্দরভাবে থাকা পারফিউম ইউজ করা it's okay it's permissible this is the সুন্না অফ প্রফেট মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওসাল্লাম তবে ফর্সা হওয়ার যে ক্রিমগুলো বাংলাদেশে পাওয়া যায় এই সবগুলো কেমিক্যাল যুক্ত এমন কিছু ইফেক্ট এই ক্রিমগুলোতে আছে যা আপনার স্ক্রিনকে নষ্ট করে ফেলতে পারে অনেকে দেখবেন ফর্সা হওয়ার ক্রিম মাখে ফর্সা হওয়া তো দূর কি বাদ আগে যা ছিল তার থেকে খারাপ হয়ে যায় কি ঠিক কিনা বলে হ্যাঁ এজন্য লা তাবদিলা লিখলকিল্লাহ আল্লাহ তালা বলেছেন তোমরা আমার মাঝে আমার সৃষ্টির মাঝে কোনো প্রকার কোনো পরিবর্তন আনতে পারবা সৃষ্টির মাঝে পরিবর্তন আনা জায়জ নাই আর একটা কথা মনে রাখবেন যেই জিনিসটা মানুষের শরীরকে ক্ষতি করে মানুষের শরীরকে কোনো অসুখের দিকে ঠেলে দেয় সেটা ইউজ করা ব্যবহার করা খাওয়া সম্পূর্ণ হারা সম্পূর্ণ কি মনে করেন আপনি চিকন আপনি কি চিকন এখন আপনি মনে করছেন যে হুজুর সাড়ে তিন হাজার টাকায় হারবাল খাবো দুই দিনে মোটা হয়ে যাবো এরকম চিন্তা অনেকে করে কি করে না আপনি বিশ্বাস করেন এই ওষুধগুলোতে আলাদা একটা সাইড এফেক্ট আছে ফলে অনেকেই অনেক রোগ ধরা পড়ে অনেকের অবস্থা খারাপ হয়ে যায় তারা ব্লাড ক্যান্সারও হয়ে যায় এজন্য যেই জিনিসটা মানুষকে ক্ষতি করতে পারে এই জিনিসটা গ্রহণ করা এটা কি জায়েজ না না জায়েজ না জায়েজ ফলে বেশিরভাগ ক্রিম যেহেতু নারীদের স্ক্রিনকে নষ্ট করে দেয় আর ফর্সা হওয়াটা এটা আল্লাহর পক্ষ থেকে যাকে আল্লাহ ফর্সা বানায় সে ফর্সা হয় যাকে আল্লাহ কালো বানায় সে কি হয় কালো হয় আল্লাহ আপনাকে যা দিয়েছে আপনি ফর্সা হন কালো হন আপনি শ্যাম বর্ণের হন আপনার ছাড়ায় ব্রণ থাকুক আর না থাকুক যেটাই থাকুক না কেন আল্লাহ আপনাকে যে রূপ দিয়েছে সেই রূপ নিয়ে সব সময় মনে মনে পড়বেন আলহামদুলিল্লাহ আপনারা সকলেই পড়েন আলহামদুলিল্লাহ রব তুমি যেই রূপ দিয়েছ আমাকে আমি এই রূপেই সন্তুষ্ট এরকম করতে পারলে দেখবেন আল্লাহ আপনার রূপটাকে আরো সুন্দর করে দেবে সোমান আল্লাহ পড়ায় এজন্য ফর্সা হওয়ার ক্রিম মাখতে গেলে অনেক ক্ষতি হতে পারে রোগ হতে পারে আল্লাহ সৃষ্টির মাঝে পরিবর্তন আসতে পারে এজন্য এগুলো মাখা ঠিক হতে পারে হ্যাঁ তবে ন্যাচারালি আপনি বিভিন্ন ক্রিম ইউজ করতে পারবেন এই যে আমরা অনেক সময় অনেক ক্রিম মাখি না আপনার দেখবেন ঠান্ডাকালে আমরা পন্স মাখি অনেক লৌসন মাখি ইটস পারমিসিবল এখানে কোনো সমস্যা নাই বাকি কালো আপনি আছেন ধলা হয়ে যাবেন মাখেন এই ক্রিম ধুমসে মাখায় এটা ঠিক না এজন্য আল্লাহ আমাদেরকে এই উত্তরটা বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক সকলে প্রণামের